Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স ফাউন্ডার্স এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর সকলকে নতুন ভিডিওটিতে স্বাগতম জানাচ্ছি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা ভিডিওটি দেখতে এসছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা নতুন ভিউয়ার্স এসছেন এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের জন্য প্রথম যে ইনফরমেশন সেটা হলো যে যে আমাদের যে ওয়েবসাইট ইকোসিস্টেম ওয়েবসাইটে কিন্তু ও কানেক্টা প্রোডাক্টটা ছিল আগে কিন্তু সেটা উঠিয়ে নেওয়া হয়েছে কেন উঠিয়ে নেওয়া হয়েছে এটা অনেকেরই প্রশ্ন বা ও কানেক্ট কবে আসবে সেটাও অনেকেরই প্রশ্ন আমরা কিন্তু জানি যে এই মার্চ মাসে কমার্শিয়ালি অন প্যাসিভ আসার কথা এখন কমার্শিয়ালি বলতে ও কানেক্ট কমার্শিয়ালি আসবে বা আমাদের অন্য কোনো প্রোডাক্ট কমার্শিয়ালি আসবে এটা অ্যাসমোফারেসার যখন আবার কর্পোরেট ওয়েবিনারে আসবে তখন আমরা ক্লিয়ার হতে পারবো তবে সরিয়ে নেওয়ার অনেকেই প্রশ্ন করছেন যে কেন সরিয়ে নিচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি না কেন এটা আসলে আমাদেরকে দিবে কি না বা এটা কোম্পানি ডেভেলপ করতে পেরেছি কিনা এই প্রশ্নগুলো করে থাকেন আসলে কোম্পানি ব্যাকহ্যান্ডে আপনারা অলরেডি দেখেছেন যে ওখানে একটা আমরা কয়েকটা কর্পোরেট ওয়েবিনার করেছি অনেক চমৎকারভাবেই করতে পেরেছি এবং সেই সাথে সাথে আমরা ফিচার্সগুলো নিজেরাও ব্যবহার করেছি ব্যবহার বলতে আমরা ওই কর্পোরেট ওয়েবিনারে কিন্তু অ্যাটেন্ড করুন সেখানে দেখতে পেয়েছি যে কী কী ফিচার্স ওইখানে অ্যাড করা হয়েছে এখন সরিয়ে নেওয়ার যে বিষয়টা এটা নেওয়া হয়েছে কারণ আমরা জানি যে একটা জিনিস লোগো হোক সেটা প্রোডাক্ট হোক বা ফিজিক্যালি কোনো প্রোডাক্ট হোক যখন আপনার চোখের সামনে থাকবে সেটা কিন্তু আপনার কাছে আস্তে আস্তে দেখতে দেখতে এটা ভ্যালুলেস হয়ে যাবে আপনার ওটার প্রতি কোনো আকর্ষণ থাকবে না বা আকর্ষণ কাজ করবে না এই জন্যই কোম্পানি যে ট্রিক্স খাটিয়েছে বা যে কাজটি করেছে এটা আমাদের ভালোর জন্য করেছে কোম্পানির প্রোডাক্টের জন্য করেছে যেটা হলো যে কোম্পানি ওই লোগোটা বা ওই প্রোডাক্টের যে অপশনটা সেখানে ছিল আমরা ইকোসিস্টেমে দেখতে পেয়েছি সেটা ওইখান থেকে সরিয়ে দিয়েছে এবং পরবর্তীতে যখন দিবে ফুলফিল একটা প্রোডাক্ট আমাদের দিবে সেখানে মাইলিংক অপশন থাকবে আমাদের আদার্স যে ফিচার্সগুলো অ্যাড করা থাকবে অত্যন্ত চমৎকার আমরা জানি যে আমাদের প্রত্যেকটা ফিচার্স কিন্তু চমৎকার চমৎকার থাকবে সেক্ষেত্রে ক্ষেত্রে সব কিছুই যখন আমরা একবারে আবার পেয়ে যাব তখন কিন্তু আমরা সেটা অন্যভাবে গ্রহণ করব বিশেষ করে ওটার গ্রহণযোগ্যতা তখন বেড়ে যাবে একটা জিনিস হয় যে মানুষের কাছে যখন চাহিদা থাকে কিন্তু সেই জিনিসটা যখন পায় না মানুষ তখন কিন্তু মানুষের সেটার প্রতি আগ্রহ অনেক বেড়ে যায় সেই আগ্রহের জায়গাটাই কোম্পানি আসলে আমাদের তৈরি করতে চাচ্ছে যার কারণেই ওই লোগোটা ওইখান থেকে সরিয়ে নিয়েছে প্রোডাক্টটা ওইখান থেকে সরিয়ে নিয়েছে আমরা দেখেছি ডেমো ভার্সনে আমরা কর্পোরেট ওয়েবিনার করেছি লাস্ট যে ওয়েবিনারটা করেছি সেটা হলো আপডেট ভার্সনে আমরা করেছিলাম তো সেই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের অত্যন্ত চমৎকারভাবে বা সুন্দরভাবেই কিন্তু প্রোডাক্টটা ব্যাক হ্যান্ডে রেডি হয়েছে আরও যে ফিচার্সগুলো অ্যাড করার কথা ছিল যেখানে কারেকশন করার কথা সেগুলো করা কমপ্লিট হলেই এটা আমরা কিন্তু কমার্শিয়ালি পেয়ে যাব দ্বিতীয়ত অনেকেই প্রশ্ন করছেন আমাদের যে লাইভ কর্পোরেট ওয়েবিনারটি হচ্ছে না কেন ইউটিউবে এসে প্রশ্ন করেন আবার ব্যক্তিগতভাবে মেসেজ দিচ্ছেন বা জানতে চাচ্ছেন সেক্ষেত্রে বলবো যে এটা আসলে অ্যাশ মুফারেজ স্যার কিন্তু এই মুহূর্তে খুবই ব্যস্ত আছে আমাদের টেক টিমও খুব ব্যস্ত আমাদের ও মিডিয়ার টিমও খুবই ব্যস্ত আছে আপনারা জানেন যে দশ এগারো বারো একটা ইভেন্ট হয়ে গেল এই রানিং মাসের এবং সেই সাথে আগামীকাল সতেরো তারিখে একটা ইভেন্ট আছে একুশ তারিখেও একটা ইভেন্ট আছে সেক্ষেত্রে তারা কিন্তু সেই কাজগুলো নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছে অ্যাশ মুফারেজ বিভিন্ন কোম্পানির সাথে কলাবোরেট করে কিভাবে নেগোসিয়েশন করে আমাদের কোম্পানির সাথে তাদের কোম্পানির সাথে কাজগুলো আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়া যায় কিভাবে আমাদের কোম্পানির যে মার্কেটিং ক্যাম্পেইন যেটা চলছে সেটাকে ডেভেলপ করা যায় মানুষের কাছে কোম্পানির তথ্য কিভাবে পৌঁছানো যায় যায় সেই কাজগুলো কিন্তু ব্যাকহ্যান্ডে চরমভাবে হচ্ছে সুন্দরভাবেই হচ্ছে যার কারণে অ্যাশ মুফার স্যার হয়তোবা কর্পোরেট ওয়েবিনারে আসতে পারছেন না বা সময় দিতে পারছেন না তবে অ্যাশ স্যার যে নিয়মিত কর্পোরেট ওয়েবিনারে আসবে এটা কিন্তু কোম্পানির কোনো পার্ট না এটা হলো আমাদের ফাউন্ডার্সদেরকে আপডেট রাখার জন্যই অ্যাশ স্যার আসে এবং কোম্পানির সকল তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্যই আসে এবং কোম্পানির কোন কোন ফিচার্স আনা হচ্ছে কোন কোন প্রোডাক্ট আনা হচ্ছে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে কোম্পানি সেই ইস্যুগুলো আমাদের সাথে শেয়ার করে যাতে অ্যাজ এ ফাউন্ডার আমরা আমাদের জায়গা থেকে ডেডিকেটলি যে কাজগুলো করছি সেই কাজে যাতে আমরা স্পিড পাই আমরা যাতে আরও অনেক উৎসাহ পাই কাজটা করতে পারি এবং সকল ফাউন্ডার্সদেরকে অ্যাক্টিভ রাখতে পারি এই মূলত এই কাজগুলোর জন্যই বা এই উদ্দেশ্যে কিন্তু আমাদের সাথে কর্পোরেট ওয়েবিনারে আসা হয় লাইভে আসেন আসার আমাদের ইনফরমেশন দেন তো আশা করি যে আপনাদের এই জায়গা থেকে আপনারা কনফিউশন যেটা ছিল যে আপনারা ভাবছিলেন যে আসছে কেন আসছে না বা আমাদের ও কানেক্ট কেন আমরা লোগো দেখতে পাচ্ছি না পরবর্তীতে অবশ্যই আমরা দেখতে পাবো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ